আমারে পাগল বানাইয়া কয়েছান বাজাম আজ তুমি কোথায় লুকাইলো চোখের দেখায় সারাদিন তোমাকেই ভাবি যাব না রে ভুলে আসলে কথা হলো যারা নতুন বন্ধু পায় আসলে পুরাতন বন্ধুকে ভুলে যায় এটাই এখন দুনিয়ার নিয়ম চলে আসছে তো সেদিক থেকে আমার এই গান কেন হ্যাঁ কষ্টের নদী সে আমায় ভুলে মন হইয়াছে দিয়া না গো আমার প্রাণ হইয়াছে দিয়া না আমাই লইয়া চল গো তোরা সোনার দিনা মন হইয়াছে দিয়া না গো পান হইয়াছে দিয়া না আমাই লইয়া না গো পান হইয়াছে দিওয়ানা আমায় লইয়া চল তোরা সোনা আমার জ্ঞানের নয়ন যাবে খুলে জ্ঞানের নয়ন যাবে খুলে কান্ধ আখি না আমাই লইয়া চল তোরা সোনার মদিনা ওই আমার মন হইয়া আছে দিওয়ানা গো পান হইয়াছে দিওয়ানা আমাই লইয়া চল তোরা আজ কি দেখাইলি কি করলি আবার কি কইছিলি কি দেখাইলি কি করলি শেষ রাতের একটি গান রাখছি ধন্যবাদ পাইয়া রে